আলহামদুলিল্লাহ এই আমলটা নিয়ে যদি কবরে যাইতে পারেন আল্লাহ পাক এই আমলের খাতিরই জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিতে পারে কোন আমল যে আল্লাহর দরবারে পছন্দ হবে কোন এবাদত যে আল্লাহর দরবারে কবুল হবে কোন এবাদতে যে আল্লাহ খুশি হবে বান্দার কি জানা আছে বলেন বলেন বান্দা কি বলতে পারবে বান্দার এমন একটা কাজ এমন একটা ভালো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে তা আমাকে ময়দানে হিসাব বিকাশের পরে বান্দা জাহান নামি হয়ে যায় আল্লাহ পিছন দিক থেকে তাকায়া বান্দার দিকে লক্ষ্য করে ডাক দেয় বান্দা আমার কাছে বান্দা মাথা নিচু করে আল্লাহর দরবারে যাইতে লজ্জা বোধ করো জাহান্নামি বলে পারমিশন হয়ে গেল জাহান্নামি বলে আল্লাহ ঘোষণা করে দিল আবার জাহান্নামের দ্বার থেকে কেন আমারে ডাক দিল কি এমন আমল আমার কি এমন আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে আল্লাহ বলবে বান্দা তুমি শীতের রাত ঘুমায় আসলে তোমার সামন্দি বিলের বাচ্চা বিলের সেনা শীতে কাতরাইতে কাতরাইতে কষ্ট তোমার পিছনায় উপস্থিত হয়ে গেছে ও বান্দা তুমি ওই বিলের বাচ্চাটারে ধরে লেপের নিচে বাকি রাত ঘুমায় দিয়েছো আরামে ঘুম পেড়েছে ও বান্দারে এই কাজটাই আমার ভালো লেগেছে রে বান্দা এই কাজের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিলাম তাই মনে করবেন না যে এরকম ভাবে একটা যেমন তেমন করলেই তো হল না কথা কিন্তু এটা নয় আল্লাহ কোন কথায় কোন এবাদতে কোন কাজে খুশি হবে এটা বান্দার জানা থাকে না। সুতরাং এরকম ভালো কাজ আল্লাহর দরবারে করতে হবে আল্লাহ চায় তো এই কাজের বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়ে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيبنا وحبيبنا জবান খুলে আমার সঙ্গে তেলাবাদ করুন الجسد مضغة إذا سلهت سلها الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري إن যদি আরো মহাব্বতে বলেন আল্লাহ مدینہ نم کا Madrid. والسلام عليك يا أنس الغاربين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد الحمد لله ছাড়া আর আর কিছু আছে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কারণ আপনি চিন্তা করে দেখুন আপনার দুটা পা দুটা হাত দুটা চক্ষু আপনার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে বিধায় আপনারা আসতে পেরেছেন বসতে পেরেছেন কোরআনের মহাব্বত কোরআন শোনার জন্য আগ্রহী হয়ে আসছেন কিন্তু আল্লাহ পাক এমনও আল্লাহর জমিনে এমন কতগুলো মানুষকে রেখেছেন তাদের দুটা চক্ষি নাই এরকম আছে না আছে জোরে বলেন আছে না আছে আহা কি মুসিবত ওই বান্দা পৃথিবীর এত সুন্দর সৌন্দর্যময় সব কিছু আলো বাতাস অবলোকন করতেছেন দেখতেছেন কিন্তু যে ব্যক্তিটার দুটো চক্ষু নাই পৃথিবীর কোনো কিছুই দেখতে পায় না শুধু পৃথিবী কেন নিজের বিবিকেও দেখতে পারে না কি বলেন পারে আল্লাহ পাক আপনাদেরকে কত সুন্দর ভাবে দুটা চক্ষু এখন পর্যন্ত ঠিক রাখলেন এটা কার দান আরে জোরে বলেন কার দান আরে একটু ব্যথা শুরু হয়ে গেলে অস্থির হয়ে যাই আমরা কি বলেন যাই কি যাই না হ্যাঁ? ডাক্তার মাস্টার প্রফেসর যতই না কেন একটু সমস্যা হইলে কি কই আর কি না কই কি করি আর কি না করি কি বলেন ঠিক না হ্যাঁ? আল্লাহ আল্লাহ আল্লাহ এবার ভালো করো তোমার হুকুম মানবো পাঁচক্য নামাজ পড়বো সব কিছু আল্লাহর কাছে জানায় দেওয়া হলো কিন্তু হকিকতে দেখা গেল না লোকটা ভালো হলো কিন্তু আবার ফিরে গেল পূর্বের যে ব্যবসা ওই ব্যবসায় তামিল করতেছে আল্লাহ কয় না তুমি থাকবা তোমার হায়াত পর্যন্ত তুমি মাথা তৈরি করবা কিন্তু হায়াত যেদিন শেষ হয়ে যাবে পৃথিবীর কোন মন্ত্রী কোন এমপি কোন জ্ঞানী কোন বক্তা আপনাকে আর ভালো করতে পারবে না অতএব আমার কাছে ফিরে আসতেই হবে তোমাকে কোথায় যাওয়া লাগবে বলুন কবর কবর ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গা আছে বলেন আছে প্রধানমন্ত্রী কোথায় যাবে কবরে এমপি কবরে জ্ঞানী কবরে আলেম কবরে মুক্তি কবরে অলি আল্লাহ কবরে সব কবর উন্নত মানের জায়গা কারো বরাদ্দ নাই মিনহা কুম ওয়া ফিহা